আত্মক্র হত্যাকারী জানা নবী করিম পড়েননি রাজিরানা বললেন সল্লু সহেবিপুর সল্লু আলা সহেবিপুর তোমরা তোমাদের সাথীর নামাজ পড়ে দাও নবী সালাম পড়েননি থেকে প্রমাণিত হচ্ছে মহাদিসিন কেরাম বলেছেন জানাজা পড়া যায় জানাজা পড়া যায় ভালো মানুষ যদি হয় তো বেনামাজি জানাজা পড়া যাবে না বেনামাজ যেহেতু সে মুসলিম নয় বেনামাজি কি মুসলিম এই সংক্রান্ত আমার প্রবন্ধ আছে বিস্তারিত হবে তারা জানা যাবে আত্মহত্যাকারে জানা পড়া যাবে এই বিস্তারিত হবে বিপুল হাদিসে উল্লেখিত হয়েছে কারণ ও ভালো মানুষ ছিল হয়তো কোনো কারণে কারণবশত তিনি ই করেছেন রাসুল হাদিস দ্বারা প্রমাণিত আছে সল্লু আর সাহেবিকু তোমরা তোমাদের সাথী নামাজ পড়ে না হাদিস দ্বারা প্রমাণিত আছে অতএব আত্মহত্যাকারী জানা পড়া কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ